একটা কাজ আমরা সবাই পারি সবাই করি প্রতিদিন করে যাচ্ছি এবং প্রতিনিয়ত এটা শিকারও হচ্ছি হ্যাঁ সমালোচনা সমালোচনা এমন একটা জিনিস যেটা দিয়ে কারো উদ্যম বাড়িয়েও দেওয়া যায় আবার কাউকে একেবারে চিরতরে দমিয়েও ফেলা যায় অনেকেই হয়তো বলবা হ্যাঁ সমালোচনা করে আবার কারো উদ্যম কিভাবে বাড়ানো যায় ওয়েল অফকোর্স বানানো যায় এবং সেটাকে বলে হলো গঠনমূলক সমালোচনা বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কেউ হয়তো বা বলতেই পারো যে ভাই আমার এই ভিডিওতে পিছের এই কুশনটি ভালো লাগেনি এর বদলে যদি আপনি কোনো একটা রং ব্যবহার করতেন তাহলে অনেক ভালো হতো আমি কিন্তু তোমার এই কমেন্টটা ভালো হিসেবে নিব কারণ এটা একটা গঠনমূলক সমালোচনা তুমি আমার উদ্যম বাড়িয়ে দিচ্ছ কিন্তু নেক্সট ভিডিওতে দেখবো যে আসলে একটা ফ্ল্যাট কালারের রং ব্যবহার করছি কেন বিকজ আমি জানি তুমি আমাকে বেটার করার জন্য ওই ক্রিটিসিজমটা করেছো এবং এটার ফলে কি হবে জানো তোমার সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হবে এবং নেক্সট টাইম আমি তোমার কমেন্ট খুঁজবো যে আরে দেখি তো আর কি বেটার কমেন্ট করে কিভাবে নেক্সট ভিডিও বেটার করা যায় এবং এটার ফলে আশেপাশে যারা আছে তারাও কিন্তু আস্তে আস্তে ভালো কমেন্ট করবে কারণ তারা দেখবে যে আরে নাইস তো সুন্দর ভালো কমেন্ট করে তো নেক্সট ভিডিওতে এটা রিফ্লেকশন দেখা যায় এবং এই সেম কাজটা কিন্তু আমরা আরও অনেক জায়গায় করতে পারি যদি কখনো কারো কোনো কাজ ভালো না লাগে সেটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা যায় যে এটা এভাবে করলে ভালো হতো এবং খেয়াল করে দেখো গঠনমূলক সমালোচনা করার জন্য কিন্তু মেধার প্রয়োজন হয় কারণ তোমার ব্যাপারটা বুঝে সেটা একটা সলিউশন সাজেস্ট করতে হয় আর এটার ঠিক অপোজিটটা হলো ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ধ্বংসাত্মক সমালোচনা যেটার জন্য মেধার কোনো দরকার হয় না কয়েকটা শব্দ চয়ন করতে পারলেই ব্যাস কাজ হয়ে যায় এবং ধ্বংসাত্মক সমালোচনায় কারো কখনো কোনোদিন কোনো লাভ হয় না যে সমালোচনা করে তাকেও মানুষ খারাপ চোখে দেখে যাকে সমালোচনা করা হয় তার তো অফকোর্স বেশ খারাপ লাগে এবং আশেপাশের মানুষগুলোও কিন্তু এই ধ্বংসাত্মক সমালোচনা দেখে ভাবে যাচ্ছা এভাবেই মনে হয় কমিউনিকেট করে এভাবেই মনে হয় মানুষকে কমেন্ট করে এভাবেই মনে হয় ক্রিটিসাইজ করতে হয় এবং আস্তে আস্তে আমরা নিজের অজান্তেই নেগেটিভিটি ছড়িয়ে দিই সো খেয়াল করে দেখো এই ধ্বংসাত্মক সমালোচনা কতিপয় শব্দ চয়নের জন্য কিন্তু কোনো মেধার প্রয়োজন হয় না এবং এটা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই সো নেক্সট টাইম মনে রেখো তোমার সমালোচনা বা তোমার কমেন্ট থেকে কিন্তু বোঝা যাবে যে তোমার মেধার দৌড় কি এখানে নাকি তোমার মেধার দৌড় এখানে